সদস্যকে আল্লাহ সুখে শান্তি হাট হইতে আলাপ করা একদম উচিত নয় নিজের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব প্রধানমন্ত্রী শেখ পরে আমার কাকা স্যার ইউনিয়নের বিপ্লবী সাধারণ সবসময় নৌকাকে সর্বোচ্চ আজকে শুভ উদ্বোধন বংশহাট মাটি ও মানুষের নেতা ঠাকুরগাঁর কীর্তি সন্তান বর্তমানে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যকে বিস্তারিত মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনে লোক আমাকে ভোট দিতে হবে